আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার পৌরসভার নির্বাচন আগামী বারোই জুন অনুষ্ঠিত হবে সোমবার নির্বাচন কমিশনের একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের পাঁচ সিটি কর্পোরেশনের ভোটের তারিখ জানানোর পাশাপাশি কক্সবাজার পৌরসভা নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিদ্ধান্ত মতে কক্সবাজার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ষোলোই মে বাছাই আঠারোই মে প্রত্যাহারের শেষ সময় পঁচিশে মে ও ভোট বারোই জুন এদিকে গতকাল দুপুরে পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণার পরেই সম্ভাব্য মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে উল্লেখ্য কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালের পঁচিশে জুলাই রামুতে চার শতাধিক অসহায় দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রামু ব্যাটালিয়ন ত্রিশ বিজিবি সোমবার বিকেলে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয় এতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সহকারী পরিচালক জসিমুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় ত্রিশ বিজিবির অধিনায়ক বলেন সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার রোধ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে টেকনাফে হতদরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পাবলিক হল মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও একটি বেসরকারি সংস্থার এই সভায় হতদরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় পবিত্র রমজান মাস উপলক্ষে উখিয়ায় হাটবাজারে অতিরিক্ত দাম আদায় ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদের নেতৃত্বে কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটটি প্রতিষ্ঠানের মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা করা হয় কক্সবাজার ও রামুতে পৃথক অভিযানে অবৈধ বালু ভর্তি ছয়টি ডাম্পার জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সোমবার দিনব্যাপী কক্সবাজার ও ছড়া রেঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয় দক্ষিণ বন বিভাগের বিশেষ টহল দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমীর রঞ্জন সাহা ও ছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহতের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে এসব ডাম্পার জব্দ করা হয়েছে